ঠিক আছে আর জামা পরে যদি তোমার কষ্ট কষ্ট করতাম বললে ভাই আমি এত কষ্ট করছি ভাই ওই দিন আমার চোখের পানিয়ে মনে করেন রাস্তা যেতটুক গেছি এতটুকু ভাই আমার বুক ভিজে গেছে বানিয়ে এত একটা কষ্ট আমি ওই দিন আমি পাইছি ভাই তখন আমি বলছি যে আল্লাহ আমাকে তুমি এই দুনিয়া থেকে এখন নেওয়া কিসের জন্য আমি আর পারতাছি না বেতার অস্থিরে এবং কি আমি আমার বসার তো কোনো দোষ নাই আর যে জায়গাটা নিয়ে যাবো জায়গার ভিতরে তো গাড়ি তো নিয়ে যেতে পারবো না সেই তো আমার অনেক চেষ্টা করতেছে আমার বস যে আমাকে হ্যাঁ হুইল চেয়ার দিয়ে নেওয়ার জন্য আমি তো বসতে পারি না হুইল চেয়ারে কেমনে যাবো ভাই আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন দর্শক আজকে আমরা একটু দেখতে এসেছি আমাদের একটা পেশেন্ট যিনি গত নয় দিন আগে আমাদের এখানে ভর্তি হয়েছিলেন হুইল চেয়ারে করে খুবই খারাপ অবস্থা ছিল গত নয় বছর যাবত উনি এতটা কষ্ট পেয়েছেন এতটা কষ্ট পেয়েছেন এই ব্যথার জন্য ওনার ট্রিটমেন্ট চলছে আসুন দর্শক একটু আমার এই রুগীটার কেমন ট্রিটমেন্ট চলছে আমরা একটু দেখে আসি আসুন আমার সাথে আরে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম স্যার কোথায় যাচ্ছেন আপনি স্যার আমি তো চলে যেতেছি আপনি ট্রিটমেন্ট নিচ্ছেন আপনি না হুইল চেয়ারে করে আসছিলেন আমি তো ওই দিন হুইল চেয়ারে করে এসেছিলাম আপনি তো দেখি কি সুন্দর দাঁড়িয়ে আছেন নিজের পায়ে আমি তো এখন পুরোপুরি সুস্থ আলহামদুলিল্লাহ আপনার সাথে একটু কথা বলি সম্ভব হলো এত এত পুরো ম্যাজিকের মতো হ্যাঁ। অবস্থা আপনার সাথে কথা বলি তাই না স্যার বসুন স্যার কিভাবে সম্ভব হলো স্যার এখানে তো <clears throat> এটা উপর আল্লাহর ইচ্ছা এবং স্যারের ওসিলা আমি তো ভাবতেই পারিনি আমি তো ভেবেছি এসে দেখবো যে আপনার ট্রিটমেন্ট চলছে আপনি ট্রিটমেন্ট নিচ্ছেন সে হুইল চেয়ারে বসা মানুষটা যিনি নিজের পায়ে দাঁড়াতে পারেন না আর সেই মানুষটা নিজের পায়ে মাত্র নয় দিনে ব্যাগ ট্যাগ গুছিয়ে আপনি চলে যাচ্ছেন এটা উপর আল্লাহর ইচ্ছা এবং স্যারের এটা মিউজিক আমি মনে করি কেননা স্যার আমাকে এক মাসের ভর্তি দিয়েছিল আমি যে নয় দিনে সুস্থ হয়ে চলে যাবো বাড়িতে আমি কখনো কল্পনা করতে পারিনি আসসালামু আলাইকুম দর্শক আপনারা কেমন আছেন আমি আজকে আপনাদেরকে একটি কথা বলবো তার আগে আমার আগের ভিডিওটা আমি দেখে আসি আসসালামু আলাইকুম আমার নাম আলিমিয়া আমি দীর্ঘ দশ বছর মালয়েশিয়াতে থাকি আমার প্রথম আমার ব্যথা আছে এই গাদির ভিতরে মাজার ভিতরে মাথার থেকে পাওয়ার দিকে শিরশির করে অবশ অবশ বা একেবারে হাঁটতে পারি না চলতে পারি না বিছানায় পড়ে গেছি তখন আমারকে হসপিটাল নিয়ে যায় ওইখানে একটা এক্সরে করে এক্সরে করার পরে আমার কিছু ওষুধ দেয় ওষুধ দেওয়ার পরে আমি ভালো হইতেছি না প্রায় এক মাস হয়ে গেছে তখন আবার অন্য ডাক্তারের কাছে নিয়ে যায় ওইখানে নিয়ে যাওয়ার পরে ওইখানেও আমাকে এই এক্সরে করে দেখে দেখার পরে আমাকে ওষুধ দেয় ওষুধ দেওয়ার পরে আমাকে বলছে যে তোমার এটা ওই লগে চাপ আছে এবং এটা বাদ হ্যাঁ তখন আমাকে ওষুধ দেয় প্রায় তিন মাসের তিন মাসের ওষুধ দেওয়ার পরে আমি এটা আস্তে আস্তে খাইতে খাইতে এটা আস্তে আস্তে আমার এটা কমতে যায় কমছে কিন্তু একবার সারে নাই তো ওই আমার যে রোগ যে টানটা আছে ব্যথাটা আছে লগের টানটা আমার যায় নাই যে অতিরিক্ত ব্যথাটা আছে ওটা চলে গেছিল কিন্তু লগের যে টানটা এটা যায় নাই তখন আমি বাংলাদেশে আসি বাংলাদেশে আইসা আমি একজন বিশেষজ্ঞ ডক্টরের কাছে যাই পরামর্শ নেই সে আমাকে ট্রিটমেন্ট দেয় সে আমার ট্রিটমেন্ট অনেক পরীক্ষা নিরীক্ষা করে করার পরে আমাকে সে ওষুধ দিছে ওষুধ দিছে পরে তিনটা সুই দিছে তিন সপ্তাহে দেওয়ার পরে লাস্টে সুইটা আমার ব্যথাটা কিছুটা বাপ চলে গেছিল তারপরে কিছুদিন পরে বাড়ির থাকতে আমার ব্যথাটা আবার এই বাড্ডা অবশ্য বাড্ডা আবার চলে আসি চলে আসার পরে তখন আমাকে কিছু ওষুধ দেওয়া বলছে তুমি খাও তোমার এটা সেরে দেবো না তখন আমি আবার বিশাল ম্যাচ শেষ আমি চলে গেছি বাইরে ওইখানে যাই তো বাড়ি কোনো কাজ করতে পারি না হ্যাঁ আবার আগের মতো ব্যথা শিশি শিশির পরে ব্যথা যন্ত্রণা সহ্য করতে পারি না কোনো বাড়ি কাজ করতে পারি না তখন আমি সবাই কাজ করে আমি তাদের সামনে গেলে বা তাদের সাথে কাজ করতে গেলে আমি অনেক একটা রঞ্জিত হইয়া যাই যে তারা করতে পারতেছে আমি পারতাছি না তখন আমার কাছে খারাপ লাগে তখন ডাক্তারের কাছে যাই ডাক্তার আমাকে সুই দেয় গেলে একটা সুই দেয় ওষুধ দেয় ওষুধ দিলে কিছুদিন খাই খাওয়ার পরে আবার ব্যথা আগের জায়গায় এসে পড়ে তো এরকম করতে করতে পড়াই আমার অনেক দিন চলে গেল অনেক দিন চলে যাওয়ার পরে আবার এই ব্যথাটা আমার হঠাৎ করে আবার ডাইন সাইডে চলে আসে ডাইন সাইডে ডাইন সাইডে চলে আসে কিন্তু এটা পায়ের নিচের দিকে না মানে এটা গাদির দিকে থাকে কিন্তু ব্যথাটা করে ব্যথাটা করে ডাক্তারের কাছে গেলে ওষুধ দেয় ওরা বললে কি হয়েছে বলে যে বাত বাতের কথা বললে ওষুধ দেয় খাই কিছুদিন পরে আবার এই অবস্থা তখন আমি যে আর কি করব ডাক্তার যা বলে তাই শুনতে হয় এবং আমার বিষয়পত্র ছিল না তো এই কারণে আমি বাংলাদেশে আসতে পারি না আর আমি স্যারের ভিডিওগুলো প্রতিনিয়ত আমি ভিডিওগুলো দেখি স্যারের সব সময় আমি ওয়ার্ল্ড টাইমে আমি স্যারের ভিডিওগুলো দেখি আমার আমি আর কিছু দেখি না শুধু যখন আমার ব্যথা তখন আমি অন্য কোনো দেখি না শুধু স্যারের ভিডিওগুলো দেখি আমার যে যে লোক আছে অনেক রুগী আমার লোকের এই লোকই বালা হয়ে যাইতেছে আমার যে লোকটা স্যারে যেভাবে বলতেছে যেভাবে লোকেরা বালা হইতেছে সে সে আমার একই অবস্থা একেবারে চেন আচ্ছা, আমার এই সমস্যাটা ভাই এত দশ বছর দশ বছর ধরে আমার এই সমস্যা ইদারিং মনে করেন আজকা এক এক বছর ধরে এক প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে এক বছর ধরে আমি এক মাস ওষুধ খাই পনেরো দিন ভালো থাকি আবার দেশে হয়ে যায় এবং কি আমি বিদেশের বাড়ি কাজ তো করতে হয় একদিন কাজ করলে আবার এক সপ্তাহ শুয়ে থাকুন লাগে আমার সমস্যাটা শুরু হচ্ছে আমি অনেক রোড আনলোডের কাজ করতাম ঠিক আছে দেখা গেছে অনেক সময় আমি মনে করেন পঞ্চাশ কেজি বস্তা একশো দেড়শো বস্তা দুশো বস্তা আড়াইশো বস্তা আমি গাড়িতে রুট দিতাম এটা আবার নামাইতাম যেটা আমি একলা পেলেই করতাম তারপরে আবার দেখা গেছে অনেক সময় দুই মন তিন মন ওজনের বার জিনিস গাউ বাজারের টাইম নেওয়া মনে করেন দশ বিশ হাত দূরে নিতাম নিয়ে এগুলোর আমি একা একা আবার পকনিডে ডুবাইতাম এগুলো আবার মেশিনে নিয়ে ডালতাম তখন আমি লইয়া ডালতাম না তখন আমার কোমরে টান লাগতো কিন্তু কি সময় শরীরে স্বাস্থ্য ভালো ছিল শরীরে অনেক শক্তি ছিল এটার একটা কেয়ার করি নেন এটা আপনার আজ এক বছর ধরে তো ব্যথাটা আছে ডাক্তারের কাছে যাই ওষুধ খাই যাইতেছে না তখন আমার ডাক্তারের কাছে নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে ডাক্তারে সুই দিল সুই দিল ওষুধ দিল ব্যথা এটি খাওয়ার পরে আমার ব্যথা হয়ে গেল তখন আমি এক সপ্তাহের ভিতরে আবার আরেক ডাক্তারের কাছে নিয়ে গেল বস নিয়ে যাওয়ার পরে এখানে আবার সুই দিল আবার ওষুধ দিল দেওয়ার পরে ব্যথা আবার বেড়ে গেল বলে আমি বললাম যে স্যার এটা কি সমস্যা তারা বলে যে এটাই ওই সাহাটিকা বাত এটা বাতের ব্যথা সমস্যা নেই সেরে দেবো তখন আবার আমি তো অস্থিরে গেলাম গা বিছানায় পড়ে গেলাম গা মালয়েশিয়াতে আমি অনেক ডাক্তার দেখাইছি অনেক ডাক্তার দেখাইছি আমি এবং কি হাসপাতাল হসপিটাল ইদারিং হসপিটাল তো প্রায় দুই মাস ভর্তি ছিলাম দুই মাস ভর্তি ছিলাম ওনারা আমাকে বলতেছে যে এটা ওই অপারেশন করতে হবে ই করতে হবে সে করতে হবে হয়েছে সে হয়েছে তারা নানান ধরনের কথা বলতেছে ঠিক আছে মানে আমার মনে হইতেছে যে আমি মনে হয় আর সাধারণভাবে আমি ফিরে যেতে পারবো না আমি কাম কাজ করতে পারবো না আমার সংসার আছে আমি কিভাবে কাজ করব বা আমার মনের ভিতরে একটা সবসময় ভয়ে ভয়ে আতঙ্ক হয়ে গেলাম আমি জি আমি আমার ফ্যামিলির একমাত্র উপার্জনকারী ব্যক্তি কিন্তু আমি অনেক একটা হতাশায় পড়ে গেলাম না তখন আমি স্যারের ভিডিওগুলা সব সময় আমি এনি টাইম দেখতাম দিনে রাত্রে সব সময় স্যারের ভিডিওগুলো দেখতাম এবং দেখতাম আমার যে সমস্যাটা এই সমস্যাটা রোগী হাজার হাজার এখানে ভালো হইতেছে এবং স্যারে এই ট্রিটমেন্ট দিতেছে স্যারের কাছ থেকে ভালো হইতেছে আমি দেখতেছি তখন আমি মনের ভিতরে দীর্ঘ বিশ্বাস যাক যে না আমি এই দেশে আমি অপারেশন করব না ঠিক আছে কিছু করবো না যত ওষুধে আমার কাজ হইতেছে না তখন আমি বাংলাদেশে যাইয়া আমি স্যারের কাছে আমি চিকিৎসা নিব আমার অনেক টাকা খরচ হয়েছে প্রায় দু তিন লাখ টাকার মতন আমার খরচ হয়ে গেছে স্যার আজকে আমি দশ বছর ধরে আমার অসুস্থতা আমি বাংলাদেশে চিকিৎসা করে গেছি অনেক ডাক্তার দেখাই গেছি ওইখানেও কিন্তু আমার অনেক টাকা চলে গেছে আমি সুস্থ হতে পারিনি ঠিক আছে ভাই আমি অনেক কষ্ট করছি আর যখন আমার ব্যথা হইতো তখন আমি মনে করতাম যে আমি আর ভাই ভালো হতাম না ঠিক আছে মনে কান্না করতাম সারা রাত্র কান্না করতাম আমার কান্নায় আমার রুমের পাশের লোকেরা ঘুমাইতে পারতো না ঠিক আছে ভাই আমি এত কান্না করতাম আমি তো মনে করেন পনেরো থেকে বিশ দিন আমি কিছু খাইতেও পারি নাই করতেও পারি নাই আমি কান্না ছাড়া কোনো কথাই বলতে পারি নাই বিছানায় যে পড়ছিলাম উঠতেও পারি নাই আমি বারে যাইতে পারি নাই আমি একটা আপনার একটা পানি যে খাবো হ্যাঁ আমি পানিটা খাইতে পারি না আর বিদেশের বাড়ি জানেন ভাই একা রুমে পড়ে আসছিলাম সবাই কাছে গেছে আমি একা রুমে থাকতাম পড়ে আমি ওষুধও খাইতে পারি নাই এই অবস্থায় হয়ে গেছিলাম ঠিক আছে ভাই আমি পচা বলে যেতে পারি নাই ব্যথার কারণে তো ভাই আমি এত পরিমাণে কষ্ট করছি আর বেশি কষ্ট করছি যখন আমাকে হসপিটাল নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে আমাকে উল ছেড়ে দিছে বসার জন্য তখন তো ভাই আমি উল ছেড়ে বসতে পারি না বসলে আমার ব্যথাটা আছে না ব্যথায় আমি অস্থরিয়া জায়গা একবার ব্যথার মাথায় আমার উঠে যায় কিন্তু ব্যথায় আমি অস্থরিয়া জায়গা উল ছেড়ে বসতে পারি না দাঁড়াইয়া থাকতে পারি না আমি এমনকি ওই দেশের মহিলারা ওই দেশের ছেলেরা ভাইয়েরা বলতো যে ভাই তুমি বসো ওরা ওরা আমাকে উঠিয়া চেয়ার দিত ওরা আমাকে আইনা দৌড়াইয়া উইল চেয়ার দিত যে বসো আমি বলতাম যে না আমি বসতে পারতেছি না আমার এই সমস্যা আমি তো বসতে পারি না আমি তো দাঁড়াই থাকতে পারি না আমার লগগুলো ছিঁড়া যায় একবার পাহাড় তালক তালকা পর্যন্ত বেতার অস্থিরে আমি খাড়িয়ে থাকতে পারি না বইতে পারি না এবং কি আমি অনেক সময় ফ্লোর আছে না যে হাজার হাজার মানুষের সামনে হলো শুয়ে পড়তাম মাটির ভিতরে শুয়ে পড়তাম আমি দাঁড়িয়ে থাকতে পারি না কি করব তখন আমি মনটাকে এমন খারাপ লাগতো ভাই বলার মতন ভাষা আমার নাই কিনলে হাজার হাজার মানুষ আমাকে চাই থাকতো একটা হসপিটাল ইন্টারন্যাশনাল হসপিটাল হসপিটাল হাজার হাজার মানুষ আস্তে আস্তে যাইতেছে আস্তে আস্তে যাইতেছে যখন আমার একটা খারাপ লাগলো যখন আমাকে বললো যে তোমাকে ওই সিটি এক্সচেঞ্জ করাইতে হইব হসপিটাল তো অনেক বড় তখন এখান থেকে একটা রাস্তা পাড়াইয়া ওই পাশে যাইতো ওই পাশে হসপিটালে যাইয়া আপনার ওই সিটি অ্যাকশন গুলা এক্সাইড গুলা যা আছে এগুলা করতে হয় তখন তো ভাই আমি তো হাঁটতে পারি না তখন আমার হাতে একটা লাঠি আমি এক পায়ে তো হাঁটতাম বর দিয়া আমার পায়ে একটা হাতে লাঠি তখন আমি আস্তে হাঁটতে আমি হাঁটতাছি কতটা খারাপ লাগতো এবং কি বিদেশের মানুষে অনেক হেল্প করতে চাইতো কিন্তু আমাকে কিন্তু হেল্প করতে আসছে কিন্তু আমি বলতাম যে না আমি হুইলচেয়ারে যাইতে পারতাছি না এবং আমি তো গাড়িতেও সিডে বসতে পারতাছি না আমার এই অবস্থা হয়ে গেছে তখন আমি একটা রাস্তা পাড়াইতে দুই সাইডে গাড়ির রাস্তা এমন একটা রাস্তা যখন পাড়িতে গেছি আমি দুই সাইডে গাড়ি জাম হয়ে গেছে তারপরে গাড়ি থেকে মানুষ আমাকে নাইনা আমাকে দৈরা আমাকে আমি তো হাঁটতে পারি না আমাকে দুই সাইডে দৈরা আস্তে আস্তে আস্তে আমার রাস্তায় পার করতো তখন আমার চোখ দা পানি মনে করেন গোড়াইসা পড়তো ঠিক আছে জামা পরে যদি তোমায় কষ্ট কষ্ট করতাম বললে ভাই আমি এত কষ্ট করছি ভাই ওই দিন আমার চোখের পানিয়ে মনে করেন রাস্তা যেতটুক গেছি এতটুকু ভাই আমার বুক ভিজে গেছে বানিয়ে এত একটা কষ্ট আমি ওই দিন আমি পাইছি ভাই তখন আমি বলছি যে আল্লাহ আমাকে তুমি দুনিয়া থেকে এখন নেওয়া কিসের জন্য আমি আর পারতাছি না বেতার অস্থিরে এবং কি আমি আমার বসের তো কোনো দোষ নাই আর যে জায়গাটা নিয়ে যাবে জায়গার ভিতরে তো গাড়ি দেওয়া নিয়ে যেতে পারবো না সে তো আমার অনেক চেষ্টা করতেছে আমার বস যে আমাকে হ্যাঁ হুইল চেয়ার দিয়ে নেওয়ার জন্য আমি তো বসতে পারি না হুইল চেয়ারে কেমনে যাবো ভাই আমি স্যারকে একটা কথাই বলতে চাই স্যারের যে আমার প্রতি দয়া মায়া হয় স্যারের ট্রিটমেন্টে যে আমি ভাই আল্লাহর ওসিলা স্যারের ওসিলা আল্লাহ পাকের রহমতের যে আমি বালালি সারে যে আমার সুস্থভাবে চিকিৎসাটা দিয়ে আমি গরিব মানুষ সারে যে আমাকে সুস্থ করে তোলে স্যারের কাছে আমি এই কামনা করি স্যারের কাছে আমি এটাই আমার চাওয়া এটাই আমার পাওয়া আমি অনেক দূর থেকে আসা নিয়ে স্যারের এখানে আমি আইছি মানুষে আমাকে বলছে অপারেশন করার জন্য আমি এখানে আমি যাই না যে না আমি স্যারের এখানে যাব আমি স্যারের বিশ্বাস করি এবং কি স্যারের সবসময় স্যারের ভিডিও ভিডিওগুলো আমি দেখি প্রতিনিয়ত স্যারের ভিডিওগুলো দেখি আমি স্যারের প্রতি কি বলবো আর বলার কোনো আমার বাসা নাই আমি স্যারকে একটুটুকু বলতে চাই যে স্যার যে আমাকে সঠিক ট্রিটমেন্টটা দিয়ে সঠিকভাবে সুস্থ করে যে আমাকে স্যারে তোলে স্যারের কাছে আমার এটাই আমার অনুরোধ দর্শক আপনারা তো আমার আগের দিনের ভিডিওটা দেখলেন আমার অবস্থাটা কতটা খারাপ ছিল আল্লাহর রহমতে আজকার ভিডিওটা আপনারা দেখেন আল্লাহর রহমতে আমি আজকে অনেকটা সুস্থ এবং কি অনেকটা বললে নয় আমি পুরোপুরি সুস্থ ইনশাল্লাহ আল্লাহ রহমতে আমি <clears throat> প্রথম যেদিন এখানে এসেছিলাম তখন আমি উলচেয়ারে করে এসেছিলাম এবং আমি দীর্ঘ দশ বছর যাবৎ এই বেতাটা নিয়ে অস্থিরতা ছিলাম কাম কাজ কাম কাজ করতে পারি নাই আমি অনেক কষ্ট করেছি এবং আমি অনেক ডক্টর দেখাইছি এবং আমি অনেক কষ্ট করেছি তারপর আমি চেয়ারে করে মালয়েশিয়া থেকে সরাসরি এয়ারপোর্ট আসি এখান থেকে আমার ওয়াইফ আমাকে রিসিভ করে ডাইরেক্ট ডিপিআরসি হসপিটালে আমাকে নিয়ে ভর্তি করায় এখন আমি আল্লাহ রহমতে পুরোপুরি এখন আমি সুস্থ আমার আগের <clears throat> যে দশ বছর আগে যে আমার শরীরটা <clears throat> যেরকম ছিল যেরকম সুস্থ ছিল আমার কাছে এখন তেরকম মনে হইতেছে এবং আমি মনে হইতেছে যে আমি আমার পুরানো দিনের ওই শরীরটা যেরকম ছিল সেরকম লাগতেছে এখন আমার কাছে তারপর আমি স্যার আমাকে দেখে স্যার আমাকে প্রশ্ন করলো যে তোমার কি সমস্যা সমস্যার কথা বলার পরে স্যার বলল ঠিক আছে তুমি ভর্তি হয়ে যাও ইনশাল্লাহ মধ্যে তুমি সুস্থ হয়ে যাবা টেনশন করো না স্যারের ব্যাপারটা বলতে কি আমি তো অনেক জায়গায় অনেক ডক্টর দেখেছি স্যারের মতন এমন ভালো মানুষ আমি আজ পর্যন্ত দেখি নাই এবং কি স্যার ডক্টর বললো হয় না যে বলা যায় যে সে আমার একটা ঘরের ফ্যামিলি যে আমার একটা বড় ভাই বা আমার একটা ঘরের ফ্যামিলির মতন সে সবকিছু জেনে শুনে সঠিকভাবে সঠিক চিকিৎসাটা সে দেয় তো এই কারণে লোকেরা অতি দ্রুত বালা হয়ে যায় আর আমি কখনো ভাবতে পারি নাই আমি যে এত তাড়াতাড়ি আমি কি সুস্থ হতে পারবো স্যার আমাকে এক মাসের ভর্তি দিল দেওয়ার পর আমাকে জনতা জনতা বিলিং হাউজে হাউস বিলিংয়ে আমাকে ওই রাখা হয় তারপরে আমাকে থেরাপি দেওয়ার জন্য এক ভাই আমাকে দেয় দেওয়ার পরে উনি আমাকে এরকমভাবে থেরাপি দিয়েছে সেটা আমি বলে মুখে বলে প্রকাশ করা যাব না কেননা সে আমাকে আপন ভাই ভাইয়ের থেকে বেশি সে মনে করছে সে লোক না লোক আমার লোক না লোকটা সে সে সেই অনুযায়ী আমাকে ট্রিটমেন্ট দিয়েছে আমি যা এখানে যা বলছি সে আমাকে ওইখানে ওইভাবে ওই মেশিন দিয়া আমাকে সে থেরাপিটি দিয়েছে সে আমাকে বলতো তোমার কোনখানে কি সমস্যা তাকে আমি বলতাম যে ভাই আমার এই জায়গায় সমস্যা ভাই আমার এই জায়গায় সমস্যা তখন সে আমাকে ওই ওই গুলায় মেশিন দিত অনেক রকমের মেশিন দিত এখানে তো মেশিনের একটা না অনেক রকমের মেশিন এখানে যারা না আসে তারা তো আর এখানে বুঝতে পারবে না যে আসে সে বুঝতে পারবে যে এখানে থেরাপি যারা আছে কিভাবে থেরাপিটা গুলা দিয়া রোগীগুলো সুস্থ করে একমাত্র যারা আসে তারাই বুঝতে পারবো আর এবং কি তাদের ব্যবহার অত্যন্ত ভালো এটা মুখে বলার কোনো বললে এটা সমাধান করা যাবে না এটা তাদের ব্যবহার অত্যন্ত ভালো আমাকে সে প্রতিদিন তিনবেলা থেরাপি দিত এবং কি আমাকে ব্যায়াম করাইতো আমাকে অনেক কৌশল শেখাইতো আমাকে কোন জায়গায় কি সমস্যা আমাকে ওই ব্যায়ামগুলা সে করাই আমাকে পুরোপুরিভাবে সুস্থ করে তুলছে নার্সটা তারাও খুব ভালো মানুষ তাদের ব্যবহার খুব অত্যন্ত ভালো আর আমি বলবো যে তারা নার্স না তারা আমাদের একটা ফ্যামিলি ফ্যামিলির মতো তারা আমাদেরকে সেবা যত্ন দেয় ইমুন বেতে সেবা যত্ন দেয় যে আমি কখনো কল্পনা করতে পারি না আমি বাহির থেকে আইসিয়া যে এখানে এমন একটা সেবা যত্ন পাবো আমি বাড়ির কথা ভুলে গেছি এখানে থেকে এত একটা তারা এত একটা ভালোবাসা দিয়ে একটা রুগীকে এরা সুস্থ করে তোলে এখানে পরিষ্কার পরিচ্ছন্নতা বলতে কি এখানের মতন পরিষ্কার পরিচ্ছন্নতা আমি বাংলাদেশে এবং কি আমি মালয়েশিয়া ছিলাম ওইখানেও আমি দেখি নাই যে এরকম ভাবে কিছুক্ষণ পর পরে বুয়ারা আসিয়া পরিষ্কার করে রম বলে তোমাদের কি লাগবে পানি কে গরম পানি লাগবে কিনা কি লাগবে কিনা তারা সব দেখে আর এবং নাসেরা তো কিছুক্ষণ পরপরই যাইয়া টাইম হওয়ার আগে যাই আমাদেরকে ওষুধ দিয়ে আসে এটা খাবা ওইটা খাবা প্রতিটা টাইমে নাচেরা যায় ওষুধ দিয়ে আসে আমাকে আর এবং খানার কথা কি বলবো খানা ওর টাইম টু বাই টাইম খানা নিয়ে আসে সব কিছু এভরিথিং সব কিছু এখানের পরিবেশটা একেবারে ভালো তা বলে আমি বুঝাতে পারবো না এখানে স্যার যেভাবে আমাকে ট্রিটমেন্ট দিয়েছে আমি কোথাও এই ট্রিটমেন্ট দেখেও নাই পাইও নাই আর তার মা সারের মা মাঝে যে একটা ভালোবাসা মায়া মহব্বত তার দেখলে লুকি ভালো হয়ে যায় তার ওষুধ খাইব কি তার ওষুধ খাওয়ার আগে তার চায়েরা দেখলে লুগিরা ভালো হয়ে যায় সে তো বুঝে একটা লুগির কোন জায়গায় কি সমস্যাটা বলার আগে সে বুঝে ভালায় স্যারে যে লুগিটার এই সমস্যা হয়েছে তাকে এই থেরাপি দিতে হবে হ্যাঁ তাকে এই ট্রিটমেন্ট দিতে হবে না হলে আজকে দশ বছর যাবত আমি যে একটা কষ্ট করছি আজকে আমি নয় দিনে পুরোপুরি আমি সুস্থ সারের জন্য আমি অন্তর থেকে আন্তরিকভাবে তাকে আমি ভালোবাসি তাকে ধন্যবাদ দিয়ে ছুটি করতে চাই না আজকে আমার কাছে অনেকটা আনন্দ লাগতেছে যে আমি অনেকটা হ্যাপি আজকের মতো হ্যাপি আমার মনে হয় দশ বছর আগে যে সুস্থ ছিলাম আজকে আমার কাছে ওই রকম লাগতেছে আল্লাহর রহমতে আমি যদি এই রকম চিকিৎসাটা যদি আমি আরো পাইতাম তাহলে আমার জীবনটা তো উন্নত হতো এবং কি আমার ফ্যামিলি বাবাও ভালো থাকতো আমিও ভালো থাকতাম যখন আমি কাজ করে আসি তখন তো ফ্যামিলি থেকে ফোন দিলে নানান টেনশন থাকে বাইরে তখন আমি নানান আবাজাবে কথা বলতাম যে আমার মাথার তো ব্যথা ঠিক থাকে না আমার মাথায় তো টেনশন করে ব্যথায় মানে তাদের সাথে আমি ভালো ব্যবহারটা কিভাবে করব। কিন্তু আমার পরে ওয়াইফকে আমি ব্যথার কারণে অনেক গালমন্দ করেছি অনেক গালমন্দ করেছি এটা বলার মতো বাসা নাই আমার কাছে যদি আমার ওয়াইফ ভালো কথা বলতো হ্যাঁ তো আমার কাছে খারাপ লাগতো কেননা আমি তো ব্যথা সহ্য করতে পারি না কাজ করে আছি সারাদিন ব্যথায় তো আমি পাক করতে পারি না এই অবস্থায় বালা কথা বললো আমার কাছে খারাপ লাগে আমার ছেলেরা মেয়েরা অনেক সময় ফোন দিয়ে আব্বু আব্বু বলতো আমি ফোন রেখে দিতাম যে ব্যথার যন্ত্রণা সহ্য করতে পারি না পৃথিবীতে সব কিছু কিনা সম্ভব এবং সময় কিনা সম্ভব না আমি যদি আরো আগে জানতে পারতাম যে ডিপিআরসি হসপিটাল এখানে আছে হ্যাঁ তো আমি আরো আগে আসি আমি আরো সুস্থ হতে পারতাম আমার জীবনটা আগের মতো থাকতো আয় রে সুস্থ হওয়ার পরে তো আমার ওয়াইফ তো এখন নাই আমার কাছে হ্যাঁ, আছে রুমে আছে কিন্তু এখন আমার ওয়াইফকে আমি বলি দেখো তোমাকে আমি কি কি এর জন্য গালাগালি করতাম আজকে তুমি প্রমাণ পাইছো কিনা হ্যাঁ সে বলে ঠিক হইতো ব্যথা একজন মানুষের যখন ব্যথা থাকে তখন তো ভালো কথা ভালো লাগে না আর আমরা তো ফোন দিতাম ফোন দিলে তো আমরা বুঝতে পারতাম না যে আপনার শরীরে কি ব্যথা আছে কি না বাচ্চাদেরকে কি করবো সেটা তো বলার বাসা নাই আমার মুখে এখন এতটা আনন্দিত আমার আজকে বোধ করতেছি আমি ডাক্তার সাহেবের কাছে আমার একটা প্রশ্ন ডাক্তার সাহেব কি জাদু জানে নাকি মিউজিক জানে সেটা একমাত্র আল্লাপাক রাব্বুল আলামিন জানে ওনার হাত দিয়ে দেখি আমি আসার পরে ওনার হাত দিয়ে দেখি অনেক লোকই সুস্থ হয়ে চলে গেছে এবং সুস্থ হইতেছে এবং প্রমাণিত আমি একমাত্র এর থেকে প্রমাণিত আর হতে পারে না কেননা আমি যত কাছে দশ বছর কষ্ট নয় দিনে আমি সুস্থ হয়ে গেছি তার থেকে এর থেকে প্রমাণিত আর কিছু আমি বলতে পারি না আর এখন যারা নাকি আমাদের আমার মতো বাদ বেতা বা যে কোনো বেতা পিএলএডির বেতা হোক যে কোনো বেতা হোক <clears throat> তারা যদি এখানে স্যারের কাছে আসে সঠিক কথাটা যদি স্যারকে বলতে পারে কোন জায়গায় কি সমস্যাটা তখন আল্লাহর রহমতে স্যার চিকিৎসা দিলে উপর আল্লাহর রকমতে স্যারের হাতের উচিলা রুগী একশো তে একশো আমি বলতে পারবো যে বালা হবে আসেন আচ্ছা। দর্শক অবিশ্বাস্য আসলে অবিশ্বাস্য একের পর এক রুগী আসছেন আর ঠিক এমনি ভাবে ম্যাজিক্যালি সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে সুস্থ জীবনে ফিরে যাচ্ছেন দর্শক ওনার চোখে মুখে আমরা যে আনন্দের ঝিলিক আজকে দেখতে পাচ্ছি আপনারা যে আনন্দের ঝিলিকটা দেখতে পাচ্ছেন কোটি টাকার বিনিময়ে আপনারা এই ঝিলিকটা কখনো পাবেন না কখন নই সম্ভব না মানুষ যখন সুস্থ হয় এর থেকে সুস্থ এবং আনন্দের আর পৃথিবীতে কোনো কিছু থাকতে পারে না এই মানুষটাকে আমরা তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে পেরেছি তাকে সুস্থ জীবনে ফিরিয়ে দিতে পেরেছি এর থেকে বড় আনন্দের আর কোনো কিছু হতে পারে না দর্শক এরকম হাজারো মানুষের গল্প আছে হাজারো কান্না আছে সব কান্নাকে ছাপিয়ে আমাদেরকে শুধু একটা বার চেষ্টা করতে দিন নিশ্চয়ই আমার এই ভাইটির মতো যারা দীর্ঘদিন যাবত এরকম ব্যথায় অসুস্থ আছেন আমাদেরকে শুধু একটা বার সেবা করার সুযোগ দিন কথা দিচ্ছি ইনশাল্লাহ সুস্থ হয়ে বাড়ি যাবেন উপরে আল্লাহ আছেন আল্লাহ আছেন আল্লাহ চাহে তো কোনো মানুষ কোনোদিন নিরাশ হন না শুধুমাত্র তার কাছে চাইতে হয় আর নিচে তার সেবা করার জন্য আমরা তো আছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এই ভাইটির জন্য দোয়া করবেন যাতে জীবনের বাকিটা দিন উনি এমনটাই সুস্থ থাকেন ওনার পরিবার পরিজন সবাইকে নিয়ে